সাগরের ছবি আরে পানির ঢেউ একটা বিশাল বড় এই নদীর পানি সব রবণ কাটা রবণ কাটা পানি সব রবণ কাটা পানি পানি সব রবণ কাটা আর পানি একদম কলের পানি থেকে আরো বেশি পরিষ্কার এটাতে মাছও ধরে মানুষের বাংলাদেশে মানুষে মাছও ধরে সব কিছু করে এখনো কোনো বই পানিতে চলছে এটা। এই, ঢেউ রে ঢেউ, কিছু বড় বড় বড় ঢেউ হয়। ডাইরেক্ট ভিজা গেলা ঢেউয়ে। সাইরে বলতে গেলে মনে হবে, এই এটা না দেখা যায় দূরা নৌকাটা দেখা যায় বিশাল বড় কিচ্ছু দেওয়া যায় না কিচ্ছু দেওয়া যায় না সাগরের ফুল কিনে আনা গেল এরকম বড় আর দাঁত আছে জিনুক আছে জিনুক সব জিনুক কত সুন্দর সুন্দর জিনুক ভালো লাগে কালো কালো পাত্তর আর এসব জিনুক জিনুক আছে সুন্দর সুন্দর জিনুক কালো পাত্তর এটা নদীর সাইডে কালকে বিশাল বড় বাউন্ডারি পানির কাভার आसानी कलर तो सुंदर कलर लाल Yeah. Okay. হ্যালো মাছ মারতে হয়েছে বড়ি লয়া বসে যা মাছ মারতে হয়েছে এখানে স্থানীয় তৈরি বাড়ি মাছ মারা এখানে নদীর মধ্যে সাগরের মধ্যে সাগরেতে মাছ মেরে না বিক্রি করে সব কিছু করে সাগরের মাছ রবন কাটা রবন কাটা পানি তো সব অনেক মানে কালার কীরকম দেখছেনি কালার মানে বিশাল গভীর মানে পাথরতে দেখা যায় পানির মানে তলে বিশাল আর মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে লাগে